কেন অন্তত তিনটি বছরের জন্য হলেও আপনার সন্তানের স্কুলিং শুরু হওয়া প্রয়োজন বাংলাদেশ অনলাইন স্কুল দিয়ে কারণ একটি শিশুর মেধা বিকাশ হয় চার থেকে বারো বছর বয়স পর্যন্ত যাকে বলা হয় ক্রিটিক্যাল লার্নিং পিরিয়ড এবং এটি হতে হবে টিচার এবং অভিভাবকের যৌথ প্রচেষ্টায় হার্ভার্ড রিসার্চে এমনই তথ্য দেয়া আছে বাংলাদেশ অনলাইন স্কুলের learning system parent teacher assisted which is very scientific Bangladesh online school ভর্তি নিচ্ছে দুই সালে প্লে থেকে স্ট্যান্ডার্ড থ্রি পর্যন্ত এবং এখানে রয়েছে রেগুলার স্কুলিং ইভিনিং স্কুলিং এবং ল্যাঙ্গুয়েজ স্কুল ভর্তি সংক্রান্ত সকল তথ্য দেওয়া আছে এই ভিডিওর ক্যাপশনে অথবা সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে zero one six double three six eight six eight six eight